আজকে প্রশ্নোত্তর পর্বে আমরা পৌঁছে গেছি শেখ আনোয়ার হক ফাইজি সাহেব উপস্থিত আছেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন শেখের কাছে রয়েছে যে একটি হাদিস রয়েছে সহি মুসলিম হাদিস উনিশশো পাঁচ সেখানে বলা হয়েছে যে আল্লাহ তালা জাহান নাম উদ্বোধন করবেন তিন শ্রেণীর লোক দ্বারা প্রথম শ্রেণী হচ্ছে আলেম তারপরে মুজাহিদ আর একটা হচ্ছে দানশীল ব্যক্তি তো তিন শ্রেণীর লোক দ্বারা আল্লাহ তালা জাহান জাহান্নাম উদ্বোধন করবেন এর জন্য অনেক সাধারণ মানুষ গর্বের সহিত বলে থাকেন যারা জাহান নামে যাবে এই হাদিসের ব্যাখ্যা এবং তাৎপর্য সম্পর্কে যদি একটু অবহিত করতেন শেখ সংক্ষিপ্ত করে তাহলে আমরা উপকৃত হতাম আগেই আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে পাঠিয়ে সাধারণ মানুষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ভাই এবং বোন আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি ওমা তৌফিক জিল্লা বিল্লা অনেক আলোচকই অনেক বক্তাই বলে থাকেন শুধু জনসাধারণ না গর্বের সহিত বলে থাকেন আলেম দ্বারা আল্লাহ তালা জাহান্নাম উদ্বোধন করবেন মুজাহিদ দ্বারা আল্লাহ তালা জাহান্নাম উদ্বোধন করবেন অর্থাৎ অসাদ আলেম দ্বারা আল্লাহ তালা জাহান্নাম উদ্বোধন করবেন মুজাহিদ দ্বারা লোক দেখানো মুজাহিদ দ্বারা আল্লাহ তালা জাহান্নাম উদ্বোধন করবেন এবং লোক দেখানো দানশীল ব্যক্তিদের আল্লাহ তালা জাহান্নাম উদ্বোধন করবেন তিন শ্রেণীর মানুষ যারা আল্লাহ তালা যে জাহানাম উদ্বোধন করবেন সেই তিন শ্রেণীর মানুষের মধ্যে একজন আলেম রয়েছে একজন মুজাহিদ রয়েছে একজন দানবী রয়েছে দাতা রয়েছে হাদিসটি সহি মুসলিম উনিশশো পাঁচ এবং সুনানে তিরমিজি হাদিস নম্বর দু হাজার তিনশো বিরাশি এবং সুনানে নাসাই হাদিস নম্বর তিন হাজার একশো সাঁত্রিশ সে রয়েছে যে আল্লাহ তালা সর্বপ্রথম যাদের মাঝে ফাইসলা করবেন যাদের মাঝে সর্বপ্রথম ফাইসলা করবেন তাদের মধ্যে রয়েছে মুজাহিদ আল্লাহ তালা মুজাহিদকে তার নিয়ামত সমূহ স্মরণ করিয়ে দেবেন সে স্বীকৃতি জ্ঞাপন করবে তারপর আল্লাহ তালা বলবেন যে তুমি এই সব নিয়ামত পেয়ে কি করেছিলে তখন সে বলবে আল্লাহ একমাত্র তোমার সন্তুষ্টির জন্য তোমার পথে সংগ্রাম করে শহীদ হয়ে গেছি আল্লাহ তালা তখন তাকে বলবেন তুমি মিথ্যাবাদী এভাবেই একজন আলেম কোরআনের পাঠক এবং একজন দাতার প্রসঙ্গটি রয়েছে এ থেকে কোনো কোনো আলোচক ভেবে নিয়েছেন যে সার্বিকভাবেই এই ক্যাটাগরির এই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ তালা জানাবে দেবেন এই ধারণাটা ভুল আর এ প্রসঙ্গে একটি যেটা সুস্পষ্ট হাদিস রয়েছে যে মুশ্রিকদেরও আগে আল্লাহ তালা অসৎ ব্যক্তিকে কোরআনের পাঠক অসৎ ব্যক্তি কে আল্লাহ তালা জাহান্নামে দেবেন এ বর্ণনা হচ্ছে মনকার সিলসিলাতুল হাদিস জাইফা ওয়াল মৌজুয়া হাদিস নম্বর দু হাজার পাঁচশো অষ্টআশি এই হাদিস সহি নয় যে আল্লাহ তালা কোরআনের পাঠক অসৎ ব্যক্তিকে আল্লাহ তালা মুশেকদেরও আগে জাহান নামে দেবেন এটা সঠিক নয় বরং সঠিক কথা হলো যে আল্লাহ তালা মুশরেক কাফের নাস্তিক মূর্তি পূজারী প্রতিমা পূজারী পাথর পূজারী সূর্যের উপাসনাকারী এক কথাই আল্লাহ ছাড়া যারা অন্যান্য জীব জন্তু পাথর প্রতিমার উপাসনা করে থাকে আল্লাহ তালা তাদেরকে সর্বপ্রথমে জাহান্নামে দেবেন তাদেরকে সর্বপ্রথমে জাহান্নামে দেবেন আর আল্লাহর যারা এবাদত করেছে সে সৎ হোক অথবা সৎ হোক আল্লাহর যে এবাদত করেছে সে সৎ হোক অথবা সৎ হোক এমনকি মোনাফিকরাও এরাও বাকি থাকবে শুধু তাই নয় আহলে কিতাবরাও অবশিষ্ট থাকবে আহলে কিতাবদেরও আগে এমনকি সেই সমস্ত আহলে কিতাব যারা ওজের এবাদত করেছে যেমন ইহুদি ইহুদিরা ওজের আল্লাহর বেটা বলতো ওজের উপাসনা এবাদত করেছে তাই ওজের উপাসনাকারী ওজের একজন নাবি ছিলেন তার উপাসনাকারীরাও বাকি থাকবে ঈসা আলি ইসলামের উপাসনাকারীরাও বাকি থাকবে অবশ্য যারা ক্রুশ চিহ্নের ইবাদত করেছে ক্রুশ চিহ্নের উপাসনা করেছে ক্রুশ চিহ্নের যারা উপাসনা করেছে এরা আগেই জাহান্নামে চলে যাবে আল্লাহর নবীদের যারা উপাসনা করেছে যারা মুশ্রিক তারাও মুশ্রিক নবীদেরকে যারা উপাস্য হিসেবে গ্রহণ করেছে তারাও মুশরিক তারপরেও তারা কিন্তু এখনও বাকি থাকছে প্রথমে জাহান্নামে যাচ্ছে কারা জাহান্নামে যাবে নাস্তিক কাফের মুশরিক আর এটাই স্বাভাবিক আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই আল্লাহ তালা অনুপ পরিমাণও জুলুম করবেন না সুরানিসা চার নম্বর সুরার চল্লিশ নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ তালা অনুপরিমাণও কারো প্রতি জুলুম করবেন না সেখানে একজন আলেম একজন দাতা একজন মুজাহিদ যে মুজাহিদ ওর ক্ষেত্রে বলা হয়েছে যে ও লোক দেখানো জেহাদ করেছে সমস্ত কর্মের ক্ষেত্রে বলা হয়নি একজন দাতা দানের ক্ষেত্রে বলা হয়েছে ওর নামাজ রোজা ইত্যাদির ক্ষেত্রে কিন্তু বলা হয়নি একজন আলেম কোরআনের পঠন পাঠন দেওয়ার ক্ষেত্রে বলা হয়েছে তো যারা ভালো কাজ করেছে যারা আল্লাহর এবাদত করেছে তারাও আগে কিভাবে জাহান্নামে যাবে মুশ্রিক কাফের নাস্তিক এদের থেকেও এটাই স্বাভাবিক যে মুশ্রিক কাফের নাস্তিকদের জাহনামে দেবে সুতরাং আবু সাইদ আল খুদির তাআলা সূত্রে হাদিস বর্ণিত আছে যে আল্লাহ তাআলা কে কিয়ামতের দিন মেঘ মুক্ত আকাশে যেভাবে সূর্যকে দেখা যায় সেভাবে ইমানদার ব্যক্তিরা আল্লাহ তালাকে দেখবেন আর একজন ঘোষণাকারী ঘোষণা দেবে যে যার উপাসনা করছিলে সে তার কাছে চলে যাও যে সূর্যের উপাসনা করছে করছিলে সূর্যের কাছে চলে যাও চন্দ্রের উপাসনাকারী চন্দ্রের কাছে চলে যাও যে ক্রুশ চিহ্নের উপাসনা করছিলে ক্রুশ চিহ্নের কাছে চলে যাও যে মূর্তি সমূহের প্রতি উপাসনা করছিলে মূর্তি সমূহের কাছে চলে যাও যে প্রতিমার সমূহের উপাসনা করছিলে সে প্রতিমা সমূহের কাছে চলে যাও এইভাবে যে যার উপাসনা করছিলে তার কাছে তাকে চলে যেতে হবে চলে যাবে একজন ঘোষণাকারী ঘোষণা দেবে না তারপরে তারা সেই সব যাই সেই সব উপাস্য বানামাট উপাস্য মিথ্যা উপাস্য মূর্তি পূজা প্রতিমা পূজা ইত্যাদির কাছে চলে যাবে আর তারপরে তাদের সবাইকে জাহানামে নিক্ষেপ করে দেওয়া হবে তাদেরকে সবাইকে জাহানামে নিক্ষেপ করে দেওয়া হবে বাকি থাকবে যারা আল্লাহর উপাসনা করেছে হোক সে সৎ অথবা অসৎ হোক সে পুণ্যবান অথবা বদগার নেককার অথবা বদকার হোক সে পাপি অথবা পুণ্যবান এরা সব বাকি থাকবে ইহুদিদেরও ইহুদির আহলি কিতাবদেরও লোকজন বাকি থাকবে যারা ক্রুশচিহ্নের উপাসনা করেনি সুতরাং ইহুদিদেরকে ডাক দেওয়া হবে এবার মুশিক নাস্তিক কাফের এদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়ার পরে এবার আহলে কেতাবদের ডাক দেওয়া হবে এবং বলা হবে তোমরা কার ইবাদত করছিলে তখন তারা বলবে আমরা আল্লাহর বেটা আল্লাহর পুত্র ওজেরের ইবাদত করছিলাম তখন তাদেরকে বলা হবে আল্লাহর কোনো স্ত্রীও ছিল না তার কোনো পুত্রও ছিল না তোমরা কি চাও তখন তারা বলবে আমরা পানি পান করতে চাই তখন তাদেরকে বলা হবে পানি পান করো আর তারপর তাদেরকে জাহানামে নিক্ষেপ করে দেওয়া হবে অর্থপর ডাকা হবে ইহুদিদের ইহুদ এই খ্রিস্টানদের খ্রিস্টানদেরকে বলা হবে তোমরা কার ইবাদত করতে তখন তারা বলবে আমরা আল্লাহর পুত্র ঈসা আলি সাল্লামের ইবাদত করতাম তখন তাদেরকেও বলা হবে আল্লাহর কোনো স্ত্রী ছিল না তার কোনো পুত্রও ছিল না আল্লাহর কোনো স্ত্রী ছিল না তার কোনো পুত্রও ছিল না তোমরা কি চাও তখন তারা বলবে আমরা পানি পান করতে চাই তারপর তখন তাদেরকে বলবে পানি পান করো এবং তাদেরকে জাহানামে নিক্ষেপ করে দেওয়া হবে এবার থাকবে ইমানদার ব্যক্তি একমাত্র যারা আল্লাহর উপাসনা করেছিল এদের মধ্যে সত আছে অসত আছে এদের মধ্যে পাপিও আছে পূর্ণবানও আছে এমনকি মোনাফিকরাও এই টিমের মধ্যে রয়েছে অবশ্য মোনাফিকরা তারপরে এবার জাহান্নামে যাবে সহি বখারি হাদিস নম্বর চার হাজার পাঁচশো একাশি সহি বখারি হাদিস নম্বর সাত হাজার চারশো উনচল্লিশ এবং সহি মুসলিম হাদিস নম্বর একশো তিরাশি আবু সাইদ আল খুদির রদুল্লাহ তালা সূত্রে বর্ণিত রসল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে হাদিস বর্ণিত আছে এত তারা স্পষ্ট হয়ে গেল যে সমগ্র মানব জাতির মধ্যে সমগ্র মানব জাতির মধ্যে আস্তিক হোক অথবা নাস্তিক এক আল্লাহর উপাসনা করুক অথবা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাথর প্রতিমা ইত্যাদি উপাসনা করুক মূর্তি পূজাও করুক এদের সকলের মধ্যে সর্বপ্রথমে যারা জাহান্নামে যাবে তারা হবে নাস্তিক কাফের মুশরিক মূর্তি পূজারী কৃষ্ণ পূজারী সূর্যের উপাসনাকারী চন্দ্রের উপাসনাকারী বৃক্ষরতা গুলমের উপাসনাকারী এই সব ব্যক্তিগুলো সর্বপ্রথমে জাহান্নামে যাবে অতঃপর যারা ওজের আলি ইসাল্লামের উপাসনা করেছে ইহুদিরা তারা জাহান্নামে যাবে অতঃপর খ্রিস্টানদের মধ্যে যারা ঈসা আলি সাল্লামের উপাসনা করেছে তারা জাহান্নামে যাবে অতঃপর মুনাফিকরা জাহান্নামে যাবে অসৎ ব্যক্তিরা জাহান্নামে যাবে মুনাফিক এবার এখানে যে বিষয়টা বলা হলো যে সর্বপ্রথম তখন মোনাফিক যারা এদের ইমান নেই মোনাফিক যারা এদের ইমান নেই বড় ধরনের যারা নেফাকে জর্জরিত তারা জাহান্নামে যাবে এবার এই তিন শ্রেণীর মানুষ এখানে আল্লাহ তালার উদ্দেশ্যে কোনো কাজ না করে বরং মানুষকে সন্তুষ্ট করা লোক দেখানো কোনো কাজ করার ভয়ানহ পরিণতি পরিণতি সম্পর্কে অবগত করার লক্ষ্য উদ্দেশ্যে রাসুল্লাহ সাল্লাম এই কথাটি বলেছেন যে এই তিন শ্রেণীর মানুষ মানে এটা নেসবাতান আওয়ালিয়াত আওয়ালিয়াতে নেসবাতান নেসবাতান মোতলাকা নাই মোতলাকা নাই মানে সামগ্রিকভাবে প্রথমে যাবে জাহান্নামে এমনটি না সামগ্রিকভাবে প্রথমেতে যাবে মুশেক নাস্তিক কাফের মূর্তি পূজারী ইত্যাদিগণ আর একত্ববাদীর মধ্যে যারা একমাত্র আল্লাহ তালার উপাসনা করেছে এই ব্যক্তিদের মধ্যে সর্বপ্রথম যারা জাহান নামে যাবে অসৎ ব্যক্তি এক কথায় আল্লাহ যারা মুসলমান এক আল্লাহর উপাসনা করেছে এক আল্লাহর দাসত্ব করেছে এক আল্লাহর গোলামি করেছে আর এক আল্লাহর দাসত্ব এবং গোলামি করা সত্ত্বেও বিভিন্ন পাপ কাজ করেছে তো এই পাপীদের মধ্যে এই পাপীদের মধ্যে প্রথম যারা জাহান নামে যাবে তারা হচ্ছে এই তিন শ্রেণীর মানুষ এক হচ্ছে সেই মুজাহিদ আল্লাহর পথে সংগ্রান্ত করেছে সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়েছে কিন্তু লক্ষ্য উদ্দেশ্য ছিল লোকে যাতে তাকে বীর বলে বাহাদুর বলে দ্বিতীয় হচ্ছে সেই আলেম যে কোরআন পাঠ নিযুত করেছে কোরআন শিক্ষাও দিয়েছে কোরআন তেলাবাত করেছে কিন্তু এই লক্ষ্য উদ্দেশ্য ছিল লোকে যাতে বলে তাকে আলেম বড় বিদ্যান আর একজন লোক সমস্ত ক্ষেত্রে দান খয়রাত্ম করেছে আল্লাহর এমন কোনো খাত নাই যে খাতে সে দান খয়রাত করেনি এত বড় দানবীর দাতা কিন্তু তার লক্ষ্য উদ্দেশ্য ছিল লোকে যাতে আমাকে বড় দাতা বলে এই জন্য সেই ব্যক্তি তো এগুলো যারা ইমানদার এক আল্লাহর উপাসনা করে আল্লাহর উপাসনাকারী এক অদ্বিতীয় আল্লাহ তালের দাসত্বকারী এই ব্যক্তিদের মধ্যে যারা পাপি আছে এদের মধ্যে পাপি আছে সৎ আছে অসৎ আছে তো ওই অসৎ ব্যক্তিদের মধ্যে এরা প্রথমে জাহান্নামে যাবে কিন্তু সামগ্রিকভাবে যদি প্রথমে জাহান্নামে হয় তাহলে যাবে নাস্তিক মুশরিক কাফের এরা জানানো যাবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন সুপ্রিয় ভাই এবং বোন এজন্য আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আল্লাহ দাসত্ব করুন তার কারণ আল্লাহ তালা অনুপরিমাণ কারো প্রতি জুলুম করবেন না ইন্নাল্লাহ আল্লাহ ইয়াজুলিমুনিস নিশ্চয়ই আল্লাহ তালা অনুপরিমাণও জুলুম করেন না সূরা নিসা 4 নম্বর সূরা 40 নম্বর আয়াত আসসালামু আলাইকুম